আসসালামু আলাইকুম everyone welcome back to new another video আমরা আজকে যাচ্ছি গুলিয়াখালী সি বিচে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি সীতাকুণ্ড কাঁচা বাজার সংলগ্নে এখান থেকে আমরা একটা সিএনজি নিলাম রিজার্ভ নেওয়া হয়েছে সিএনজিটি রিজার্ভ ভাড়া পড়েছে আমাদের একশো টাকা আর এছাড়া কেউ যদি আপনারা গুলিয়াখালী সি বিচ যেতে চান তাহলে হচ্ছে জনপতি আপনাদের ভাড়া পড়বে তিরিশ টাকা করে প্রতি সিএনজিতে পাঁচজন করে যেতে পারবেন আর আপনারা রিজার্ভ নিলে হচ্ছে একশো টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত আপনারা হচ্ছে রিজার্ভ নিতে পারবেন তো এখানে আপনারা অনেক সিএনজি পাবেন তো ভাড়াটা একটু জিজ্ঞেস করে নেবেন তা না হলে দেখা গেছে যে পরে একটা ভোগান্তিতে ভুগতে হয় তো আশা করি সেই ভোগান্তিটা আপনাদের ভুগতে হবে না যদি আপনারা পূর্বে থেকেই কথাবার্তা বলে নেন তো আমরা এখন গ্রামীণ জনপদ ধরে যাচ্ছি হচ্ছে গুলিয়াখালী সি বিচের দিকে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি সীতাকুণ্ডের সি বিচে সীতাকুণ্ডের সি বিচ বলতে হচ্ছে গুলিয়াখালী সি বিচ আছে তারপরে বাঁশবাড়ি সি বিচ আছে তো এর চেয়ে বেশি প্রচলন হচ্ছে আপনার গুলিয়াখালী সি বিচ যেটা সেটাতেই তো সেইখানে যদি আপনারা ঢাকা থেকে কেউ আসতে চান তাহলে হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকা চিটাগাংয়ের যে বাসগুলো আছে সেগুলোতে করে আপনারা সীতাকুণ্ড পর্যন্ত আসবেন তারপর সীতাকুণ্ডে নেমে সেখান থেকে হচ্ছে আপনারা সিএনজি করে গুলিয়াখালী সি বিচে আসতে পারবেন আর চিটাগাং থেকে যারা আসতে চান তারা তো সহজেই আসতে পারবেন চিটাগাং থেকে আপনাদের আসতে হবে সীতাকুণ্ডে তারপর সেখান থেকে সিএনজি করে হচ্ছে গুলিয়াখালী সি বিচে ইতিমধ্যে আমরা গুলিয়াখালী সি বিচের কাছাকাছি চলে এসেছি এই সিঁড়ি দিয়ে আমরা একটু উপরের দিকে উঠবো উপরের দিকে উঠে তারপর হচ্ছে আবার নিচের দিকে যেতে হবে আর ওই যে এখানে অনেকগুলো বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা এই বোর্ডে করে হচ্ছে ওনারা এই আশেপাশের এরিয়াটাকে ঘুরিয়ে দেখায় তো এর জন্য ওনারা হচ্ছে জনপ্রতি দেড়শো দুইশো আড়াইশো তিনশো মানে যার কাছ থেকে যেভাবে ওনারা নিতে পারে আর কি তো এইটাতে যদি আপনারা উঠতে চান তাহলে আপনাদের একটু কথা বলে উঠলে ভালো হয় তা না হলে দেখা গেছে পরে একটা হজবরল অবস্থা হয়ে যায় ওনাদের সাথে তর্ক বিতর্কে তো যাই হোক আমরা একটু নিচের দিকে নেমে দেন হচ্ছে আমরা সি বিচের যেই প্রাণকেন্দ্রটা সেখানে যাব তো ইতিমধ্যে আমরা এখানে চলে এসেছি এই যে এখানে অনেকেই সমুদ্রের পানিতে নিজের পাটাকে ভিজাচ্ছে তারপর অনেকে উপভোগ করতেছে আর এখানে অনেক বাতাস তো নদীর একটা ঢেউয়ের যে আওয়াজ পাওয়া যায় সেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে অনেকে এখানে হচ্ছে গোসল করতেছে তো আমাদেরও দেখে গোসল করার ইচ্ছা জাগতেছিল মনে মনে কিন্তু ওইভাবে প্রিপারেশন না নিয়ে আসাতে আমার আর নামতে ইচ্ছা করলো না তো এখন মোটামুটি মানুষের আনাগোনা একটু কমই কেননা এখন অফ সিজন চলতেছে বর্ষাকালে এই পানিটা অনেক উপরে চলে যায় আর <clears throat> মূলত হচ্ছে ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থীরা একটু বেশি ভিড় জমায় তো সমুদ্রকে এত কাছ থেকে দেখে কার না ভালো লাগবে সূর্যাস্তের সময় হয়ে গেছে প্রায় পরন্ত বিকেলে তো আমাদের খাবারের পানি শেষ হয়ে গেছে যার জন্য হচ্ছে দোকানে যাচ্ছি খাবারের পানি প্লাস হচ্ছে সাথে কিছু শুকনো খাবার কিনতে একটু সামনে গেলেই হচ্ছে দোকান ওই যে দেখতে পাচ্ছেন সারি সারি টিনের যেই ঘরগুলো ওগুলোই হচ্ছে মূলত এই সি বিচের দোকানপাট তো এইখান থেকে মানে দোকান থেকে সি বিচের দূরত্ব তেমন একটা দূরে নয় তো আমরা ভাবছিলাম যে এত দূরে ক্যারি করে নিয়ে যাব যার জন্য আর পানি কিনি নাই তো এখন দেখলাম যে আসলে পানি ছাড়াও আর হচ্ছে না কারণ <laughs> সমুদ্রের পানিটা লবণাক্ত পানি সেটা তো আর খাওয়া যাবে না যার জন্য হচ্ছে একটু উপরে আসলাম এখানে আসতে না আসতেই গানের একটা আওয়াজ কানে আসলো তো একটু হেঁটে সামনে এসে দেখলাম যে এখানে ভাই গিটার দিয়ে গান গাচ্ছে তো অনেকেই তার গানটা শুনতেছে অনেক মনোযোগ দিয়ে তো ভাবলাম যে আমিও একটু শুনে আসি প্লাস হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি ওই যে ভাই গিটার বাজাচ্ছে প্লাস হচ্ছে গান গাচ্ছে আসলে ভাইয়ের গলাটা অসাধারণ সৃষ্টিকর্তারই দান সৃষ্টিকর্তা যে কত রকমের মানুষ কতভাবে তৈরি করেছে এটা একমাত্র তিনিই ভালো জানে তো যাই হোক আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের আপলোড করা ভিডিও দ্রুতই আপনার কাছে পৌঁছে যেতে পারে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ